সবচেয়ে মজার ব্যাপার কি জানেন পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে এই সুন্দর গাড়িটি কিনতে পারবেন মাত্র এক হাজার টাকায় কিন্তু দুঃখের বিষয় এই যে যেখানে এক দেশে এক হাজার টাকায় গাড়ি কিনতে পারবেন সেখানে ইউক্রেনে খাবার অথবা থাকার জায়গা তো দূরের কথা এক হাজার টাকায় নিজের শরীর ঢাকার জন্য কাপড়টুকুও কিনতে পারবেন না আর এমনটা হওয়ার কারণ কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয় বরং আগে থেকেই ইউক্রেনের সব পণ্যের দাম এমন আকাশচুম্বী এতটাই যে একটা জিন্সের দাম চার হাজার টাকা আর একটা শার্টের দাম তিন হাজার টাকা এত হাই প্রাইস হওয়ার পরেও ইউক্রেনে প্রতি বছর এক কোটি বিদেশি নাগরিক ভ্রমণ মনে আসে তাহলে এখন এই প্রশ্ন মনে আসতেই পারে ইউক্রেনে এমন কি আছে যার দ্বারা প্রতি বছর এত ট্যুরিস্টকে আকর্ষণ করে এত ব্যয়বহুল দেশ হবার পরেও আর কোন দেশেই বা এক হাজার টাকায় একটি গাড়ি কিনতে পাওয়া যায় তো চলুন বিশ্ব ভ্রমণ করে দেখে আসা যাক আমাদের এক হাজার টাকায় আপনি কোন কোন দেশে কি কি করতে পারবেন আমেরিকা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো আমেরিকার সাথে পরিচিত হয়েছে হলিউড মুভির মধ্য দিয়ে যে মুভিগুলোতে আমরা আমেরিকার সুন্দর আর বিশাল শহর অসাধারণ টেকনোলজি আবিষ্কার বিলাসবহুল জীবন সুস্বাদু খাবার এসবই দেখে আসছি আর এগুলো বারবার দেখেও আমাদের এমন লাইফস্টাইল আর এমন জায়গায় যাওয়ার ইচ্ছা হয় না বললেও মিথ্যা বলা হবে এজন্যই আমেরিকা আমাদের অনেকের স্বপ্নের ডেস্টিনেশন কিন্তু আপনি কি জানেন সেই স্বপ্নের দাম কেমন আপনার সেই হলিউডের স্বপ্নের কথা যদি বলি তাতে প্রবেশ করতেই আপনাকে প্রায় এগারো হাজার টাকা খরচ করতে হবে অর্থাৎ প্রায় একশো ডলার ডলার কিন্তু আমরা যে এক টাকার কথা বলছি তা ডলারে মাত্র দশ ডলারের কাছাকাছি যেটা দিয়ে আপনি সর্বোচ্চ একটি মুভির টিকিট কিনতে পারবেন এবং সেই সাথে মুভিটি দেখার সময় হয়তো দুই দশমিক সাত নয় ডলার দিয়ে একটি চিজ বার্গার খেতে পারেন এই তো দুই ঘন্টার একটা মুভি আর একটা বার্গার এটা করতে গিয়েই আপনার এক হাজার টাকা শেষ এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে আমেরিকা এত ব্যয়বহুল কেন এর মূল কারণ আমেরিকান ডলার আমেরিকান ডলার বিশ্বের অন্যতম শক্তিশালী কারেন্সি যেটার চাহিদা অন্যান্য দেশে অনেক বেশি আর আমেরিকার এক্সপোর্টও ইম্পোর্টের চাইতে অনেক বেশি আমেরিকার ডলার এত এতটাই শক্তিশালী যে সেটাকে ইন্টারন্যাশনাল রিজার্ভ কারেন্সি হিসেবে ধরা হয় কানাডা কানাডাতে আমাদের দেশের এক হাজার টাকার মূল্য তেরো কানাডিয়ান ডলার বর্তমানে মুদ্রাস্ফীতিতে এই রেট আরও কমে গিয়েছে এটা শুনে নিশ্চয়ই কানাডার স্বপ্ন পাখির মতো উড়ে গিয়েছে তাই না কারণ প্রকৃতি সুন্দরী ভোজন রসিকদের দেশ স্কিইং আর কানাডার নর্দার্ন লাইট কোনোটাই দেখা সম্ভব না এই এক হাজার টাকায় যদিও ইয়াং বয়সী ভ্রমণ পিপাসুদের জন্য ট্রান্স কানাডিয়ান ট্রেইলে ওঠা একদম ফ্রি ঘোরাঘুরি ছেড়ে যদি ভুলেও একবার মুভি দেখার কথা ভাবেন তাহলে এখানে প্রতিটা টিকিটের পেছনে আপনার খরচ করতে হবে চোদ্দ ডলার যেটি টাকায় প্রায় এক হাজার টাকারও বেশি আপনার আপনার পানি কিনতে খরচ হবে এক দশমিক আট সাত ডলার অর্থাৎ প্রায় দুইশো টাকার কাছাকাছি আর যদি আপনি এক হাজার টাকা নিয়ে কোনো রেস্টুরেন্টে ঢুকে খাওয়ার চিন্তা করেন তাহলে আপনাকে থালা বাসন ধুয়ে নিশ্চিত বের হয়ে আসতে হবে কারণ কানাডায় অ্যাভারেজ একজন ব্যক্তির রেস্টুরেন্টে খাবার বিল প্রায় সাড়ে আঠেরো ডলার আরও শকিং ব্যাপার হলো তিন ভাগের এক ভাগ কানাডিয়ান সপ্তাহে একদিন বাইরে খায় অর্থাৎ আরও সহজ করে বললে চব্বিশ পার্সেন্ট লোক সপ্তাহে একবার বা দুইবার রেস্টুরেন্টে খায় নয় পার্সেন্ট কানাডিয়ান তিন থেকে ছয়বার খায় আর দুই পার্সেন্ট প্রতিদিনই খায় এটা দেখে আপনি ভাবতেই পারেন সেখানকার মানুষের ইন ইনকাম অনেক বেশি আমাদের দেশের মানুষও কিন্তু পিছিয়ে নেই আমাদের দেশের সাত পার্সেন্ট মানুষই বাইরে খায় অর্থাৎ রেস্টুরেন্টে এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে কানাডার অর্থনীতি এত স্ট্রং কিভাবে এর সবচেয়ে সহজ উত্তর হলো হাই এক্সপোর্ট এক্সপোর্টে বিশ্বে বারোতম ইকোনমি কানাডার কানাডার ইম্পোর্টের চেয়ে এক্সপোর্ট বেশি আর সবচেয়ে বেশি পজিটিভ ব্যাপার হলো কানাডা সবচেয়ে বেশি এক্সপোর্ট করে আমেরিকায় যার ফলে কানাডায় ডলারের রেট সবসময় সমান থাকে যা কানাডার ইকোনমিকে আরও বেশি ব্যালেন্সড রাখে দুই সাল পর্যন্ত কানাডার ডলার রেটে মুদ্রাস্ফীতি ছিল মাত্র এক দশমিক শূন্য ছয় পার্সেন্ট যা কানাডার অর্থনীতিকে আরও স্ট্রং রাখতে সাহায্য করেছে দক্ষিণ কোরিয়া আপনি যদি স্কুইড গেম বা ট্রেন টু বুসান নাও দেখে থাকেন তাহলে বর্তমানে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে আপনি অবশ্যই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং সেখানকার খাবার আপনার জীবে জল এনে দিবে এটা দেখে আপনি চিন্তায় পড়ে যেতেই পারেন যে আমাদের দেশের এক হাজার টাকা দক্ষিণ কোরিয়ার তেরো হাজার পাঁচশো আটান্ন ওন কিন্তু দক্ষিণ কোরিয়া আমাদের দেশের চাইতেও সিক্সটি ফাইভ পার্সেন্ট বেশি এক্সপেন্সিভ এজন্যই দক্ষিণ কোরিয়াতে একবেলা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে আপনার খরচ হবে পনেরো হাজার ওন অর্থাৎ এগারোশো ছয় টাকা আর ঘুরে বেড়ানোর চিন্তা বাদই দেওয়া উচিত কারণ এখানে একদিন ঘুরতে গেলে আপনার বাজেট অন্তত সতেরো হাজার দুইশো সাতাশ ওন থাকতে হবে যা প্রায় এক হাজার টাকার বেশি শুধু কেপপের জন্য নয় বরং সবচেয়ে সাশ্রয়ী কিন্তু বেস্ট সার্জারির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই দক্ষিণ কোরিয়া এখানকার সবচাইতে কম খরচের সার্জারি যেটা চোখের পাতায় করা হয় আর এতে ব্যয় হয় প্রায় এক লক্ষ টাকার আশেপাশে আপনার মনে হতেই পারে এই দেশে এমন কি আছে যার জন্য সবকিছুর দাম এত বেশি এর মূল কারণ হলো দুর্নীতি আর কম প্রাকৃতিক সম্পদ কিন্তু এছাড়াও আরও একটি বড় কারণ হলো মুদ্রাস্ফীতি মূলত উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে সংগঠিত যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে আর টাকার ফ্লো ঠিক রাখতে তারা প্রচুর পরিমাণ টাকা উৎপাদন শুরু করে যেটি যুদ্ধের প্রথম তিন মাসে বাহাত্তর পার্সেন্ট ছিল আর প্রথম ছয় মাসে নব্বই পার্সেন্ট যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে যদিও ইউএসএ দক্ষিণ কোরিয়াকে প্রচুর এইড দিয়ে সাহায্য করে তবুও মুদ্রাস্ফীতির কারণ এতটা খারাপ হয়েছে যে সেটা এখনও কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ কোরিয়া চীন এক মহান পুরুষ বলেছিলেন মেয়েদেরকে একটি জিনিসই খুশি করতে পারে আর তা হলো ব্যাগে লাগানো প্রাইস ট্যাগ হ্যাঁ প্রায় সব মেয়েই তার এই স্বপ্ন পূরণ করতে পারবে তবে এর জন্য তাকে চীনে যেতে হবে যেখানে আপনি পেয়ে যাবেন এক হাজার টাকায় অর্থাৎ তিরাশি দশমিক সাত ইউয়ানে আপনার স্বপ্নের ব্যাগগুলো যেটার স্বপ্ন আপনি সব সময় দেখে আসছেন ডিজাইন লোগো সবকিছু একরকম আর চীন শুধু মেয়েদের নয় ছেলেদেরও খেয়াল রাখে আর তাই তো আপনি চীনে কিনতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে নিউ নাইকি নিউ ব্যালেন্স এবং কনভার্স শু বুঝতেই পারছেন কপাল ভালো থাকলে এগুলো চাঁদ পর্যন্ত টিকতে পারে আর কপাল মন্দ হলে রাত পর্যন্তই কারণ এগুলো ডুপ্লিকেট পণ্য আর এগুলো দেখতে এতটাই রিয়েল মনে হয় যা দেখে বড় বড় ব্র্যান্ডের ওনাররাও যেন ধোকা খেয়ে যাবে সত্যি বলতে চাইনিজদের জন্য যেন কপিরাইটের অর্থ কপি ইট রাইট আর এতে করে সবার মনে একটি প্রশ্ন উদয় হয় যে চীন কেন তাদের গলায় কপিকাটের ব্যান্ড ঝুলিয়ে রাখতে চায় আসলে চাইনিজদের কপি করাকে কোনো অপরাধ মনে হয় না তারা কপি করাকে একটা আর্ট মনে করে আর তারা কপিকে একটা আর্টের পর্যায়ে নিয়েও গিয়েছে যেখানে বহির্বিশ্বে বাচ্চাদেরকে এবিসিডি ওয়ান টু থ্রি এগুলো শেখানো হয় সেখানে চীনের বাচ্চাদেরকে কপি করা শেখানো হয় আসলে এমন প্রচলন কবে শুরু হয়েছিল তাকে জানে Chinese education system has long been based on rote learning rather than encouraging originality of invention অর্থাৎ যেখানে আমাদের দেশে বাড়িতে ছোট বাচ্চাদের ন্যায় অন্যায় শেখানো হয় সেখানে চাইনিজরা তাদের বাচ্চাদের শিক্ষকদেরকে কপি করতে শিখতে বলে আর সেজন্যই দুই সালে ইবে রিপোর্টে দেখা যায় তাদের ওয়েবসাইটের নাইনটি পার্সেন্ট নাইকি জুতো ফেক ছিল এমনকি চীনে আপনি সেভি স্পার্কার চেরি কিউ কিউ নামে পেয়ে যাবেন স্টারবাক্স কফির পরিবর্তে স্টার বক্স কফি এবং সেরভেলো বাইসাইকেলের পরিবর্তে আপনি পেয়ে যাবেন কস্টেলো বাইসাইকেল ইউক্রেন যুদ্ধে জড়ানো এই দেশটি নিয়ে বলার আগে এটা জানিয়ে দেই যে আমাদের এক হাজার টাকা ইউক্রেনে তিনশো উনপঞ্চাশ শিভনিয়া তবে ইউক্রেন তাদের অসাধারণ স্থাপত্য সুস্বাদু খাবার আর সংস্কৃতির জন্য বিখ্যাত আর এসব কিছুর জন্যই দাম প্রায় আকাশচুম্বী ইউক্রেনে আপনি একটা জিন্সও এক হাজার টাকায় কিনতে পারবেন না কারণ এখানে একটা জিন্সের দামই পনেরোশো অষ্টআশি দশমিক সাত নয় হিরভনিয়া যেটি প্রায় পঁয়তাল্লিশশো টাকা কিন্তু তবুও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পূর্বে প্রতি বছর অসংখ্য লোক এই দেশটিতে স্থায়ীভাবে বসবাস করার জন্য আসত কেন হয়তো জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা টাকা খরচ করে হলেও এমন জীবনযাত্রা কেয়ার ফ্রি লাইফ পার করা তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য আবার কিছু মানুষ এমন হয় যারা টাকা সেভ করাকে অনেক বেশি প্রাধান্য দেয় কারণ ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তাদের কাছে অনেক বেশি প্রাধান্য পায় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ